আমার ছোটোকালটা কীরম আছিল ছোটোকালে বাপের ঘরে আসিলাম বাচ্চাত খাইছি খেলাধুলা করছি অল্প স্কুলেও গেছি বাড়িতে আসছি তারপরে কয়েক বছর পরে তো বাপ মায়ের তো বিয়ে দিল এই জায়গায় তো আপনার বিয়ে যখন করলো আপনার আপনাকে জিজ্ঞেস করলো কি বিয়ে করবে কি না কি আমাদের আমাদের মধ্যে তার ওটা জিজ্ঞেস করে না না বাপ মায়ে জিজ্ঞেস করে না বা লজ্জার খাতিরে কয়ও না বাপ মায়ে যেখানে দিব ওখানেই আমার জীবনটা বিয়ের পর আর কি কষ্ট কষ্টই গেল কোনো দিন আর সুখ পাইলাম না শেষামশায় যে জেল ধরা পড়লাম ডিভুট হলো একবার ভোট দিলাম আবার ভোটের কাগজ আছে ভোট দিয়ে হয়ে গেছে এইভাবে গেলেও পঁচিশ ছাব্বিশ বছরের ভিতরে আর আমার ভোট হলো না পঁচিশ বছর আপনি দিয়ে ভোট ছিলেন তিরিশ বছর খানি ওখানেও তো আমার ভোট নাই ওখানেও তো আমি ভোট দিতে পারি না আমার কাগজ আহে নাই তো কেস যে চললো কতদিন চললো কেস আমি আগে আগে দশ মাস কেস খেলছি এই ভাজে দশ মাস দশ মাস খালি ঘুরাইছে ঘুরাই তারপরে কইলো যে তোমার সাক্ষী হব সাক্ষীর কথা কইলো তারপরে আমি যেদিন যাই সাক্ষী দিলাম ওদিন আমার কিছু হলো না তার বাদের দিন আবার সাক্ষী হলো ওই দিন গামুরা দিল তো আপনার সাক্ষী কে ছিল এখানের গাঁবুরা আর এখানে গাঁওগোড়ার সাকি নিয়ে যেতে আপনাকে কে বলল উকিলে বলল আমি কইলাম যে আমার ভাই আছে আমার ভাইয়ের সাক্ষী দিব তখন কইল যে তোমার ভাইকে লাগবো না ও তো সরকারি মানুষ ও ও সাক্ষীদের দিলে ভালো হবো এটা আমার উকিলে বলল উকিলে আমি বারে বারে কইছি না আমার ভাই আছে আমার ভাই সাক্ষী দিব উকিলে বলে না এ সরকারি মানুষ হে যদি সাক্ষী দেয় তোমার কেসটা ভালো হবো এরকম কয়ে কয়ে কয়ে তারপরে নিয়ে গেল গামুরা নিয়ে যায় যে গামুরা সাক্ষী দেওয়ার পিছে তারপরে আবার তারিখ পড়লো ওই তারিখে যাওয়াতে এই যে আমার জেল হয়ে গেল তো যে সাক্ষী যে আসলো ও ট্রাইব্যুনালে এফটিতে কি বলল তাই এখন ঘরের ভিতরে যায় কি বলল আমাকে তার ওটা শোনাইলো না জাম্বুরা একলাই গেল ঘরের ভিতরে হেরে কইলো যে হয়েছে চলো বাড়িতে যাই তারপরে তারিখ হলো তারিখ হওয়ার পরে আমি গেলাম আমাকে উকিলে বলল যাও তুমি কুটে যাও কুটে ওখানে যাওয়ার লগে লগে আমি খাড়া হয়ে আমি কথা কওয়ার আগেই কয় যে তোমার জেল হয়ে গেছে জেল হয়ে যে সময় কইলো ওই টাইম কলে আমার তো আর হুশ নাই না আমি খালি ঘর থেকে বাইর হচ্ছি ওই যেরকম বারিন্দার ভিতরে আর কি আমি পড়ে গেছি আমি অজ্ঞান অবস্থা হয়ে গেলাম তার লগে লগে আমার হাজব্যান্ড আছিল হাজব্যান্ডও তো অজ্ঞান হয়ে গেল তারপরে এই যে পুলিশেরা ধইরা রিক্সা আইনে রিক্সাতে উঠাইয়া আমরা ওই যে ইয়ে নিয়ে এলো জেলমে ঢুকানোর পরে ওই দিন রাত্রে ভাত নাই তোমাদের নাম ওঠে নাই তোমাদের কিসের ভাত আমি তো এখানে তো আমি একদিনের না খাওয়াই গেছি ও রাত্রে আর ভাত দিল না ভাত দিল না ওই ভাজে বাদে দিন দশটার টাইমে আবার মেডিকেলও নিল নিয়ে ফির আবার ট্রিটমেন্ট করলো করার পিছে নাম উঠাইলো নাম উঠানোর পরে সেদিন বারোটা বাজায় ভাত আসলো ও তারপরে যে সুমকা ভাত দিল ও টাইম করলে দেখি ওরম ভাত না ফুটছে বালু আছে পাথর আছে ধান আছে ওগুলো ভাত খাওয়া যায় না ডালের মতো তো খালি পানি দেয় আর তো সব বস্তু একখানে করে আর কি নাবড়া নুবড়ে দেয় ওর মধ্যে নুন ঝাল কিচ্ছু দেয় না এমনি সিদ্ধ করে দেয় আর ডিম আর চিকেন মাটন কিছু দেয় ও ওটা সপ্তাহ পর পর একদিন দেয় সপ্তাহ পরে একদিন মাছ দিব সপ্তাহ পরে একদিন ডিম দিব এক মাস হয়ে গেলে একদিন ছাগলের মাংস দিব চার টুকরা করি স্লিপ চারিটা টুকরা যখন আপনি কতদিন ছিলেন ভিতরে আমি ভিতরে দুই বছর আট দিন দুই বছর আট দিন ছিলাম বারোটার টাইমে আমি বাহির হয়েছি আপনার জীবন ভিতরে কি ছিল রোজ আপনি কি করবেন ভিতরে তো জীবন খালি গেছে আর আইছে ভিতরে মানুষের জেলা তোলে মানুষের কিরম হয় আমাকে তো বাইদ বহুত গাল পাশে সব গিলে মানুষ ভালো আমি কিন্তু একদম কাতর হয়ে গেছি না খাচ্ছি না উঠছি না বসছি না গোসল ধুইছি এই দিনে রাতে চব্বিশ ঘন্টা খেলে কান্দেই থাকছি আমার ছেলে পেলে গেলে বাইদারা কেছে এ তোর মাও মরবো রে তোর মা খানা দানা খায় না এমনি দিন রাতে চব্বিশ ঘন্টা খালি কান্দি থাকে তখন পোলারা কেছে খাও না কেন অল্প স্বল্প খায় জীবনটা রক্ষা করো এরকম বলছে আর খাওয়া দাওয়াটা তো আপনার এই দিন বলছি যে চারটের সময় ঘরে তুলে আর বেলা সাতটার সময় বাহির করে ওই টাইম করলে গুনে ফির আবার চার লাইন ভাত ই সার দিব তার লাইন রুটি দিব তার লাইন পেশা পায়খানা করতে যাব তার লাইন করুন লাগে খুব কষ্টের জীবন জেলে পড়া মানে বহুত কষ্ট আর জেলে কত কতজন ছিল আপনার সঙ্গে ওই কালে সাড়ে তিনশো জন আসছিল আমি সাড়ে তিনশো জন থুয়াচ্ছি আর তার আগে সাতশো মানুষ আসছিল তারা তো আমার আগে বাইরে হয়ে বাইরে হয়ে গেছে তাদের কথা তো আমি আর বলতে পারি না আমার ঠিক অনেক সাড়ে তিনশো জন আসছিল আপনি যখন ছিলেন সাড়ে তিনশো লোক ছিল হ্যাঁ, হ্যাঁ। সাড়ে তিনশো লোক জেনে কত আপনাকে মনে হয় কত পেশা আর পায়খানা রুম ছিল পেশা পায়খানা রুম তিনটা দুটা হলো লেট্রিন করার করালো আর একটা হলো পেশাবের রুম এই তিনটাই আর টিপকল আছে চারিটা আর আর বাথরুম আছে দুইটা আর থাকতে দিছে এক ফুট করে জায়গা একজন করে মানুষ এইরকম এক ফুটি জায়গা দিছে একটা করে ঘরের ভিতরে পঞ্চাশ জন ষাট জন বা তিরিশ জন বিশ জন একবারে একটা করে ঘরে ঢুকাইছে ঢুকানোর পরে যার যার বিছানা তার তার আলাদা আলাদা একদম এক এক ফুট এক ফুট জায়গা দিছে এখানে থাকতে মাটিতে মাটিতে হ্যাঁ মাটিতে মানে বিস্তার কিছু নাই না যখন ঠান্ডা দিন ও ওই টাইম টাইমকালে কম্বল দিছে সিঙ্গেল সিঙ্গেল কম্বল একজনে তিনটা দুইটা যার ভাগে যেরকম পরে ওরকম দিছে এই বাড়ির টনে দিছে ওগুলো দিয়ে মানুষ থাকে ঠান্ডা কি মানুষ তো পারবো তনে বিভিন্ন ধরনের মানুষ ওই জেলদার ভিতরে ভর্তি করে ভর্তি করে ঠিক কিন্তু মানুষ ভাগে ভাগে থয় রুমে রুমে আলাদা করে থয় যেগুলা ডিবুটের ওগুলো আলাদা করে যেগুলা অন্য কেসের ওগুলো আলাদা করে বাঙালিগুলো আলাদা করে এরম আপনি দিদি বাইরে কেমনি আসলেন বাইরে আসলাম মানে টাকা পয়সা ছেলে পেলেও দিল আমাদের ভাইয়েরাও দিছে দিয়ে গুয়াহাটি ক্যাশ করলো ওখানে তো হলো না অন্য ক্যাশ ঘুরাই দিল আমি বলে বাংলাদেশি এটা ভাইয়ের দেখে বলল যে আমরা দেশি আর আমাদের বোন বলে বাংলাদেশি তাহলে আমি সুপ্রিম কোর্ট ক্যাচ করি এই যে ভাইয়ের সুপড়ি ক্যাচ করে তারপরে এই যে বস্তুগুলা সব দেখলো কাগজপাতি দেখে দিল যে সেখানে দেওয়ার বেল হলো আমাদের কাবিল আস্টারের কাগজ আমাদের স্কুলের সার্টিফিকেট আমাদের মাটির কাগজ এগুলো সব সরকারে দেখলো দেখে তারপরে যে যে না বাংলাদেশি না দিল আপনার এফটি থেকে কোর্টে থেকে কত পয়সা আপনার খরচ হয়েছে উকিলের উপরে আমার রেশমকা সুপ্রিম কোর্ট করছে ওই টাইম কালে দুই লাখ দিছে আর পিছে পঞ্চাশ হাজার দিছে ওখানে আমার আড়াই লাখ তিন লাখ টাকা ওখানে গেছে দিল্লি তারপরে আবার এখানে কেস করছে এখানে এখান এক লাখ গেছে গুয়াহাটি তারপরে হ্যাঁ গুয়াহাটি তারপরে আমি এখানে যে কেস খেললাম ওখানে তো বিশ তিরিশ হাজার টাকা গেছে আর তো আমার এই দুই বছরে আমার এই খাওয়ান দাওন আহায় যাওয়ায় সেগুলো তো কত টেহা গেছে সব মোটমাট হিসেব করছে আট লাখ টাকা গেছে প্রত্যেক মাসে সরবুক থানায় যাই প্রত্যেক মাসে থানায় যাই ইংরাজি মাসের তিরিশ তারিখ ডেট দিছে আমি পঁচিশ তারিখে যে হাজিরা দিয়ে আহি ওখানে গেলে আমাকে বলে তোমার নামটা লিখে দেওয়া যাও ওখানে যে নামটা লিখে দে যাও এখানে হাজিরা প্রত্যেক মাসে এটা কতদিন চলবে এটা কতদিন চলবে আমি তো বলতে পারি না তিন বছর পার হয়ে চার বছর দুই মাস গেল আমি বললে কয় যে আমরা তো এটা তো করবাম না তোমার উকিলারে জিগাইও আর কি বলবো আমি আর ওখানে তো বলার জায়গায় নাই